আসসালামু আলাইকুম ঢাকা বরগুনা রুটের নতুন সদস্য এমবি অভিযান দর্শকের সামনে থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আর বরগুনাবাসীদের জন্য আরেকটি সুখবর জানিয়ে রাখতে চাই সেটি হলো কোনো সন্ধান পাই না আমার মায়ের কোনো সন্ধান পাই না মা গো মা তুই আমার মায়ের কবি গেল